আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন বানান মৌলানা যদি বানান তাহলে কি ফায়দা হয় একটা ঘটনা বয়ে আমি সুরাত দুহার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ বিখ্যাত একজন আল্লাহর অলি মাতার এবনে সোহায় রহমতুল্লাহ আলাইহি ওই মাতার এবনে সোহায় রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন যে বিশাল একটা কবস্থান ওই কবরস্থানের মধ্য দেখে মানুষ সব জিন্দা হয়ে গেছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ মাতার দেখেন যে আল্লাহর বলি স্বপ্নে দেখেন রাত্রিবেলা ওই সমস্ত খবর কবরবাসী কবর থেকে জিন্দা হয়ে গেছে সুবান আল্লাহ গান বাবার আবার আমার আল্লাহর অলি আল্লাহর অলি যখন বললেন মাতার আপনি সুখায় দেখতেছেন সবাই জিন্দা হয়ে গেছে জিন্দা হয়ে যখন উনি দেখতে পেলেন বহু সংখ্যক মানুষ কি যেন তারা অনুসন্ধান করতেছে তালাশ করতেছে এর মধ্যে থেকে একজন মানুষ বসা চেয়ারের মধ্যে হেলান দিয়ে ওই মাথায় এরা কি যেন অনুসন্ধান করতেছে আমি তো বুঝতে পারলাম না উনি রাগ দিয়ে বলে এরা দুনিয়ার বুকে তার সন্তানেরা যে সমস্ত সব করেছিল নামাজ পড়েছিল রোজা রাখছিল হাওয়াজ করেছিল ওইগুলিয়া সে ইসালে সব করার কারণে ওই সন্তানেরা তা বাবার কাছে ইসালে সব করার কারণে তা আখেরাদের মধ্যে খবরের মধ্যে তাইকা দেখা সব পায় সুবহানাল্লাহ মাথার

আমার ছেলেকে হাফিজে কোরআন বানাইছিলাম হাফিজে কোরআন বানানোর কারণে আমার ছেলে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে সুমান আল্লাহ আমার ছেলে প্রথম আল্লাহ থেকে ত্রিশ পারা কোরআনে কারিম তেলাওয়াত করে আমার জন্য আর তেলাওয়াত করে সব আমার জন্য কবরে পৌঁছায় সুহান আল্লাহ বলে বাবাজির আবার আমার ওই আল্লাহর উনি যখন স্বপ্নে দেখতেছেন একজন হাফেজে কোরআন বানাইলে পরে লাভ না ক্ষতি লাভ না আপনার যত কিছু সম্পত্তি দেখো পৃথিবীর থাকাকালীন আপনার সম্পত্তি কাজে লাগবে মারা যাওয়ার পর আর কোন কাজে লাগবে বাবারা বাবারা আমার ওই আল্লাহর অলির স্বপ্ন ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে সকাল বেলা উনি ফজরের নামাজ পড়ে দিচ্ছে উনি এক বাজারের মধ্যে মিষ্টির ব্যবসায়ী করে উনি গেলেন ওই ব্যবসায়ীর কাছে যাওয়ার পরে দেখলেন ওই হাফেজ কোরআন তার দুটা ঠোঁট লড়তেছে আর কি যেন তেলাওয়াত করতেছে ওই আল্লাহর অলি জিজ্ঞেস করলেন আল্লাহর অলি রে এ আল্লাহর বান্দা তোমার টুট দুটা লড়তেছে কেন উনি জবাব বলে আল্লাহ অলি আমার দুইটা টুট লড়ার কারণ হইল আমি প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করি সুহান আল্লাহ বলেন আমি প্রতিদিন আল্লাহর কালাম ত্রিশ পারা কোরআন কারিম তেলাওয়াত করি করে আমার বাবার জন্য ইসারে শ্রম করি এজন্য আমার বাবা দুনিয়া থেকে তেলাওয়াত করলে পরে ওই বাবা খবর থেকে সব পায় আল্লাহ আকবর তাহলে আপনার ছেলে যদি হাফিজে কোরআন হয় মাওলানা হয় তাহলে কবর থেকে আপনি সব পাইবেন বিশ্বাস আসেনি সুবান আল্লাহ বেহামদে এ পৃথিবী আপনি এখন মরে গেলে আপনার পৃথিবী সমাপ্ত কেন শেষ আপনার আর কোনো লেনদেন চলবে না আমার নবীজি ঘোষণা করেছেন মানুষ মারা যাওয়ার পরে সব ধরনের আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে যেরকম কয়টা তিনটা একটা হলো জারিয়া যদি আপনি জারিয়া করে থাকেন পৃথিবীর বুকে চলাকালীন মনে করেন মসজিদে এই জামা মসজিদে পাঁচ হাজার টাকা দিলেন আপনি খবর থেকে বসে বসে এই সবগুলো পাবেন আল্লাহ আকবর বলেন আর একটা হলো যদি আপনি ইলমুল ইন্তাফা এমন আলিম যে এলিমের মাধ্যমে মানুষ উপকৃত হয় সোহান বলেন এমন একজন হাফিজে কোরআন যার যারা হলেন নামাজ পড়ে নামাজ পড়ে আর তার দ্বারা আরো মানুষ লাভ করে তিন নম্বর হলো আহলেদুল এমন একটা সন্তান আপনার যে সন্তানটা হাফিজে কোরআন অথবা অথবা সে নেককার সন্তান হাদিসের হলো ওয়ালেদুল নেককার সন্তান যদি আপনার নেককার সন্তান হয় তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া বলবে আপনার সবাব যদি আপনার হয় আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে প্রভু আমার বাবাকে ক্ষমা করে দাও মাফ করে দাও গো প্রভু যেভাবে আমার মা বাবা ছোটকালীন তাকালীন আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আমার মা বাবা আমাকে মোহাম্মত করেছে ভালোবাসেছে আপনি আমার মা বাবার কবরের প্রতি রহম করেন ভালোবাসেন সুবাহ আল্লাহ আমি তাহলে আপনি ছেলে যদি হাফিজ কোরআন বানান মৌলানা বানান লাভটা কি বাবাজি আপনার ছেলে অথবা দুনিয়া তাহলিন আপনাকে মাসে পঞ্চাশ হাজার টাকা না দিতে পারে কিন্তু হাফিজ কোরআন হওয়ার কারণে মৌলানা হওয়ার কারণে কবর থেকে তার মা বাবা কেমন পর্যন্ত সব পেতে থাকে সোহান আল্লাহ বলেন খবর আহ পৃথিবী কয়দিনের বাবাজি কয়দিনের আল্লাহ এই গরম দ্বারা আমরা এটি বুঝতে পারলাম যদি হাফেজে কোরআন বানান মৌলানা বানান তাহলে খবর থেকে সব পাবে এতে কোনো সন্দেহ নাই কেমতের মধ্যে আবার আবার সর্বপ্রথম আমার নবীজি রসলে পাক সাল ইসলাম সাফাত করবেন তারপরে সুম্মাল উলামা সুম্মাল মালাইকা তারপরে উলামে কালাম সাফাত করবে সুলান আল্লাহ বলে ফেরেস্তাগুলো সাফাত করবে আমি আপনাদের খেদমতে সুরাত উদ্দোহার কোরআন শরীফের তিরানব্বই সুরা কত নম্বর সুরা কোরআন শরীফের মোট কত সুরা আছে একশো চোদ্দটা একশো চোদ্দোর মধ্যে তিরানব্বই নম্বর সুরা আয়াত করেছি এই সুরা তেলাওয়াত করেছি এটা মাগরিবের আগ পর্যন্ত যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলোচনা করব সুরায় দুহার একটা শান নজুল আছে শান নজুল হলো যে কারণে এই সুরাটা আল্লাহ আপনি আমার নবীজির কাছে প্রেরণ করেছেন অবতীর্ণ করেছেন তাফসিরের কিতাবের মধ্যে আছে তাফসিরে মাজহারি তাফসিরে ফিজিলানির কোরআন তাফসিরে মারিফিল কোরআন সহ এই সুরাত উদ্দোহার শাহনজুলের ব্যাপারে ওলামায় কারাম বলেন মুবাসরিনে কারাম বলেন যে রাসুলে পা সাল্লাহ আলী ওসাল্লাম একদিন অসুস্থ ছিলেন কে আছিলেন অসুস্থ থাকার কারণে